আর যদি বসতে পড়ে গেছেন তারপরে মসজিদে বসতে যাচ্ছেন আবার মসজিদে ঢুকেছেন পাশে গেলাম একটা সাদা চামড়া ছেলে সাদা চামড়া ছেলে হেডফোন কানে বসে বসে কাঁদছে বসে বসে কাঁদছে বলছে ও বললাম why you crying for কেন কাঁদছ কেন কাঁদছ একটা সাইড আমাকে বের করে দিল ছেলে শুনছে ওয়াকাআতিল ওয়াকিআ ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا কেমতের দৃশ্য পড়ছে ছেলে আর কাঁদছে আমি বললাম do you know the meaning of it তুমি কি অর্থ জানো না কি বলছে না অর্থ জানি না প্রতিটি অক্ষর আমার কলিজায় আঘাত করছে এটার নাম কোরআন এটার নাম কি কোরআন বানিয়েছে কে একটা অক্ষর দুনিয়ার ফ্যাক্টরি থেকে বানানো হয়নি ঠিক না ঠিক আল্লাহ বলেছেন চেষ্টা করে কেউ কোরআন বানাতে পারবে এই কোরআন যদি বানাতে না পারো ফাইনাম তাফালু ওয়া লান তাফালু যদি না পারো কোনদিন পারবা না ফাত্তাকুন নার ওই আগুনকে ভয় করো এই কোরআন না মানলে ওই আগুনে যেতে হবে ঠিক না ঠিক আমি থেকে শপথ করব এক বক্ত নামাজও ছেড়ে দেব না রাজি আছেন রাজি আছেন ভাইরা হাত তুলে দেখা বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ দেব ফরজ রোজা ফরজ পর্দা ফরজ বিবিকে আদর করা বিবিকে আদর ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না ছেড়ে আমিন ইয়া রাব্বাল আলামিন একটু বিব্রত হয়েছে অনেক ফরজ বিবির হক বিবির হক দেয়া কত বড় ফরজ কত বড় ফরজ বিবিকে তুই করে বাবা নিষেধ করিও কোন জান্নাতীরা বিবিকে তুই করে বলবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে গোপালগঞ্জের লোকেরা বিবিকে পছন্দ করে কে ভালোবাসে কিছু লোকেরা বিবিকে আজে নামে ডাকে আপনারা ডাকেন না আপনারা ডাকেন প্রত্যেকটি জান্নাতির ব্যবহার সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর কেয়ামতের বাজারে সবচেয়ে বেশি ওজন হবে সুন্দর ব্যবহার সবচেয়ে বেশি ওজন হয় তিনি তিনি যা করতেন সবই কোরআনের কাজ কিসের কাজ তিনি ঘরে এসে হঠাৎ করে ঢুকে পড়তেন না মসজিদে নবমীতে একটা বাচ্চা পড়াতে যাও বাইরে আমি রেডি হতে মেয়েরা ঘরের কাজ করতে করতে হয়ে থাকে আপনি তাকে একটু সময় দিবেন সময় সময় এসে দেখতেন বিবি কাজ করছেন ঘরের কাজ তিনিও সাথে সাথে করতেন ঝাড়ু বলে ঝাড়ু দিতেন তরকারি কাটলে তরকারি কাটতেন তরকারি কাটতেন রুটি ভাজলে রুটি ভাজলে রাসূলুল্লাহ জীবনে কখনো ভাত খান নাই আমাদের সবচেয়ে প্রিয় খাবার কি গোপালগঞ্জের এক ছেলে পাকিস্তানে ছিল ছয় বছর মা প্রশ্ন করেছে বা খাওয়া দাওয়া কেমন বা কাজ নেই কয় না মা ছয় বছর শুধু নাস্তাই খেয়েছে কি রুটি রুটিরে আমরা কি মনে করি ও কয় মা ভাত নাই শুধু নাস্তাই খাই আমিও জানি তবে আজকে বৃহস্পতিবার আসল রোজা রাখতেন আমিও রোজা রাখছিলাম ফেরিতে যখন দেখছি পোড়া মরিচ আর আল্লাহ কালকে রাখা রোজা মাফ করে দিন এই যে লতা চলে গেল আসতে পারবে সাংবাদিক রহমান সাহেব চলে গেলেন কি নিয়ে গেলেন কি নিয়ে গেলেন সোশ্যাল মিডিয়াতে আসলো মাথায় করে পথ নিয়ে নাচতেছে এখন ফেরেস্তারাও করে নিয়ে না কি পিঠাটা খাবি তুই তবে দোয়া করি যেহেতু নাম মুসলমান ছিল আল্লাহ যেন সারে মা করে দেয় কেউ শাস্তি করে আমাদের কোনো লাভ নাই কঠিন সাংঘাতিক কঠিন তবে জন্য সহজ যারা নামাজ জামাতে ফজর জামাতে সারা রাত নামাজ মসজিদে গিয়েছেন গুনা মাফ করে দিচ্ছেন কে মসজিদে যত কদম যায় কত গুনা মাফ হয় প্রথম কদমে গুনা মাফ কদমে গুনা মাফ দ্বিতীয় কদমে এখন জান্নাত সামনের দিকে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে মসজিদে যায় আল্লাহ তাআলা জন্য নিজে জান্নাত সাজায় দেয় যে বলে তার সমস্ত গুনাহ মাফ করে দেন কে উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা করবেন তিনি কে প্রশংসার কারণ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে এবার জান্নাতের প্রসঙ্গে আসেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها জান্নাত আছে যেখানে নহর আছে নহর নিচে দিয়ে প্রবাহিত হবে এই যে মাঠ মাঠের নিচে যদি নহর প্রবাহিত থাকতো বসতে পারতেন কেউ দুনিয়াতে এটা সম্ভব নয় কিন্তু জান্নাতের নিচে দিয়ে নহর বইবে আপনি উপরে থেকে দেখবেন নিচ দিয়ে নহর বইছে পানি যাচ্ছে পরিষ্কার পানি এত সুন্দর পানি আমরা কখনো দেখি না এত সুন্দর পানি নিচে দিয়ে প্রবাহিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল أوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জান্নাত দেব জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে যখনই ফল দিব সে বলবে এই ফল আমিও খেয়েছি আল্লাহ বলবেন এটার মতো খেয়েছি সেটা সেটা দুনিয়ার ফলে সাত রকমের মজা জান্নাতের ফলে সত্তর রকমের মজা দুনিয়ার ফলে সাত রকমের গ্রাম জান্নাতের ফলে সত্তর রকমের হঠাৎ করে উনিশশো আটাত্তর সাল অষ্টআশি সাল অষ্টআশি সাল একটা পত্রিকা একটা নিউজ আসলো একজন লোক পাকিস্তানে কাঁথা নিয়ে বেড়াতেন কাঁথা নিয়ে বেড়াতেন এক হ্যাঁ, পাঞ্জাবির বাড়িতে উঠেছেন পাঞ্জাবির চোখের নিচে কাঁঠাল দেখেছে তিনি ঘুমিয়ে আছেন তিনি ঘুমিয়ে সকালে পাঞ্জাবি যখন নামাজ পড়তে যাবে স্যান্ডেল টাক দিল কাঁঠাল গড়িয়ে চলে আসা গড়িয়ে চলে আসা পাঞ্জাবি মনে করলো এটা জানোয়া পাঞ্জাবি দৌড় মেরে পথ বেরিয়ে तो मान से जिज्ञेस करो भाई क्या हुआ अरे भाई मेरा घर में इतना बड़ा जानवर है इतना बड़ा जानवर আমার ঘরে এত বড় জানোয়ার এসে সারা গায়ে কাটা মুখ তো দেখি না কত হয় এখন মানুষ সব তাকিয়ে আছে কানায় ওই জানোয়ার সবাই তাকাচ্ছে চোখের নিচের দিকে জানোয়ার চুপ করে আছে চুপ করে আছে বাঙালি ভাই চিন্তা করলো তিনি কাঁঠাল রাখলাম তেলের জানোয়ার পাইবে घूम থেকে উঠে দেখে যে বিরাট চমৎমা কারে ভাই আপ क्यों कितना नींद किया किस तरह आपने किया किस कैमरे घुमाई जो चौकी नीचे मत बड़ था वो कोई राक्षसी काटला था हमारे भाई बोलो कहां बोल जे কারে ভাই এটা লাজে আগে আয় এটা তো খুব সাদের ভোট আমার ভাই যখনই বলেছে সাথের ফল খুলে খাওয়া শুরু করেছে খাওয়া শুরু করেছে কাঁঠালের বস আছে না নাই এখন দানের সাথে হাত গেছে আমি আর থেকে এই কর্ম থেকে আয়াত বুঝলাম